কেউ তুই আমার উল্টো কথা বলেছো হ্যাঁ আমার বন্ধুরা এই প্রথমবার কমেডি ভিডিও বানানোর চেষ্টা করলো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আজকে অনেক কাজ কি ব্যাপার বাজি এত দেরি হলো কেন কি আমি মুরগি চুরি আছি হ্যাঁ কিরণ বলেছে কিরণ কিরণ তুই আমার উল্টো কথা বলেছো হ্যাঁ আমার উল্টো কথা বলা দেখো কেমন সাজা দিলাম আমি আবার মুরগি চুরির কথা কখন বললাম ছেড়ে দাও কিরণ পাগল ছাগল মানুষ পালা এমনিতেই তো বুঝতে পারছো